লাগে বিড়ি সাদা শিকড় ধুতি বিড়ি ভাই দেখা বুঝো না আমি কি বিড়ি খান না আমি না বুঝালে কি তোমার চাষি ভাত দেয় আমার লাগে করে আমি শালা আজকে যে কান মুখ দিয়ে গমে থেকে উঠছিলাম বালের এই আইসি থেকে একটা কাস্টমার নাই একটা বিড়ি সাদা কিছু বেচাইলাম না আজকে তো হাজির এই নাকি রোজার দিন দেয়া কাস্টমার নাই রোদ কি দিছে আজকে মরার রোদ দেও দেও আরো দেও এই রোদে মধ্যে দেখাই যে আমি বিড়ি টিড়ি বেশ পারাইছি কিসান লোক কেহামে এত রোদ ওটা নাগে আমার তো শরীরে করে আপনি জিরা নেই দেখি এই গ্রামটা জামু এই গ্রামটা যা যদি দুই একটা বেচা হারলাম বেচলাম না বেচা বাল বেলা বাচ্চা ঘুরে দাম লাগে বিড়ি সাদা শিকড় দতি বিড়ি লাকি বিড়ি দুধমানানি বিড়ি সব আছে গেছে বিড়ি আনছেন হ্যাঁ বিড়ি তো আসলো আমার ঠন দতি বিড়ি আছে না যদি মনে হয় কিন্তু কষ্ট তারপরে যে না মানছে তারপরে কি দেহা না বস্তু তো নিউ নাই বস্তু মানে নিয়ে যাবো কি দেখাবো এটা বিড়ি নাকি জ্যোতি বিড়ি এক প্যাকেটের দাম ভাই পঞ্চাশ টাকা পড়বো যদি নেন নিবেন না নেন না নিবেন আমি এত কষ্ট কম না মোটা বিরিয়ানি পঞ্চাশ না না না আমি এই যে এত কষ্ট করে আমি বাল ফালাবেন গেলে আমি

বাড়তে বাড়তে বিড়ি বাসা কম কথা নেই কমসে কম দুই তিন হাজার টাকা হাজিরা থাকা লাগবে মাস্টার মানুষ আমার হাতে পারতেছে না আমি এই বিড়ি বিষয় পাঁচশো টাকার বিরিয়ানি আমি মাস্টার মানুষ আমার হাতে পারেন না জানেন আমার বাড়তে বিল্ডিং হ্যাঁ, তাই নাকি দশটা দেওয়ার জন্য নাকি আনে বিড়ি খান আনে বুঝেন মাইছে দেখাটা বিড়ি নিশা হলে কেউ আমার ঠান নাই গিয়া চল্লিশটা দেহে আছে দেহালি দিয়া দিল এক মোটা দিয়া যান ইফতার খুলে খানা গো ভাই একবারে বাস মিনা আমি বিড়ি না খেলে ইফতার খুলে আমি তো বুঝতেছি আপনি ইফতার করে বিড়ি খাবেন বিড়ি খালেন না বিড়ি খাও না মানুষ কিনা আমার তো বিড়ি খাই আমি জানি কিন্তু আমি আচ্ছা এক কাম করেন ওই যে একদিন আগে বাচ্চা যাহারা কাম করে দিয়েছেন তাও ভাই দিয়ে যান এক বেলা আমি আনাই করতে হাতায় কাম করে দিয়ে আসুন তাও আমাকে এক মোটা বিড়ি দিয়ে যান ভাই বুঝ বুঝেও বুঝেন না আমি কামাই আজকালকার কামাই নাই আচ্ছা, তুমি কোনে গেছিলা এই যে বিড়ি সাদা গুটকা সুটকা হাবি যাবি না গ্রামে গ্রামে বেশি তোমার পোষা না বুঝালে কি তোমার চাষি ভাত দেয় আমার তুমি যাও গা আমি এখান অল্প ঘুরে আসি যাও আমি আমার এটা কামই আজকে আজকে বিড়ি বেশি শালার একটা বিড়িটাও ফাং বাজি তাই আমি বিয়ে দিয়েছিলাম চল্লিশ হ্যাঁ শালা আর কাস্টমারই পাইতেছি না তুমি সামনে যাই কাস্টমার মানে দাম না নাই মামু আছে কাস্টমার ওই মাদার মানে সুদ বিড়ি আছে শালার আমাকে গাল পারলো না হিন বুঝলাম না মাদার সুদ করলো যে আরে কি বলেন মাদার সুদ বিড়ি আছে আমি একটা ময় মুরব্বী মানুষের ঠিক করতে মানুষ হয় না বাসা করে খারাপ লাগে না আমি আবার কি করলাম আমি কি খারাপ করলাম এখন এই যে পাড়ায় পাড়ায় বিড়ি বেশ পাড়ায় দেয় নাকি অপমান করেন নাকি এরকম করে গাল পাঠতেছেন যে ও আমি গাল ভাই না গাল পেলেন না কি করলেন মাথা চুত করলেন যে ওর দেখছা আমি ওই বিড়ির নাম কইলাম মাথা চুত বিড়ি বিড়ির কথা বলছি মাথা চুত মাথা চুত আমার বিড়ি আছে নাকি মাদার বিড়ি আছে ও তো ওইটাই আমি মাথা চুত করি আমাকে পূর্বক পাইছে আমি বাসো কিছু বুঝি না আমাকে গাল পাইরা হেরে গেছে মাথা চুত দিয়ে আছে আমিও কমু পাইছি বুদ্ধি আমি কইলাম দেখ আমার কি ঠগাইলো নিহি আমার জানি এটা শোধ দিল না এই আমার বিড়ি নাকবো না যা তোর কাছ থেকে বিড়ি না যাও যাও তোমার কাম তোমার গেল একটা কাস্টমার আমার কয়বার গেল আমার কাস্টমার অভাব নাই আমি মাসিক ঠগাই ঠগা অবশ্যই আমার লাগে বিড়ি বিড়ি আমি